মডেল নায়িকা পরিমণি যখন তার বাসায় র‍্যাব অভিযান শুরু করলো সে লাইভে এসে পৃথিবীর তার নাইট পার্টনারদেরকে ডাকতেছে বন্ধুরা আসো আমাকে রক্ষা কর আমাকে কি কর রক্ষা কর ছয় ঘন্টার ভিতরে ওই লাইভ চোদ্দ মিলিয়ন মানুষ দেখেছে আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বর্তমান সময়ে বাংলাদেশের জঘন্যতম অপরাধী যারা এদেশের মা বাবার আদরের ছেলে মেয়ে যুবক যুবতীকে গান গেয়ে গেয়ে বিভিন্ন খারাপ অভিনয় করে আমার আর আপনার যুবতী যুবক ছেলে মেয়েকে যারা ধ্বংস করেছে এমন মডেল নায়িকাদেরকে অত্যন্ত অসহায় নির্মমভাবে তাদেরকে সরকারিভাবে গ্রেপ্তারের সুযোগ করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান বাইর আমার বন্ধুরা আমার এই সমস্ত মডেল তারকা নায়িকাদের ঘরের মধ্যে অভিযান চালিয়েছে আমাদের অহংকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যুবক বাইরা ভালো ফ্যামিলির সন্তানেরা যারা আজকে র্যাব এবং প্রশাসনে যোগদান করেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে শক্তি দাও সাহস দাও আজকে তারা অভিযান চালিয়ে এই সমস্ত মডেল দেহ ব্যবসায়ী মদ ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করেছে সারা পৃথিবীতে সুখের শান্তি নেমে এসেছে আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ আপনারা জানেন এই পর্যন্ত বড় বড় যারা মডেল গ্রেপ্তার হয়েছেন তাদের সেই নামগুলো আমি নিতে চাচ্ছি না তাদের এই নাপাক নামগুলো তারপর আমি সচেতনতার জন্য বলি তাদের মধ্যে সকলে আপনারা মিডিয়াতে দেখেছেন হেলেনা জাহাঙ্গীর পিয়াসি মৌ এবং সর্বশেষ গত পরশু পরিমণি নায়িকা তারা গ্রেপ্তারিত হয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আপনাদের কি সুবাহান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনারা কি তাদেরকে সাপোর্ট করেন আর আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ যারা তাদেরকে গ্রেপ্তার করেছে আমার সেই রেড ভাইয়েরা আমরা তাদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে মসজিদের মেহরাব থেকে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে আরো শক্তি সাহস দাও জোর বলুন আমিন ভাইয়ের আমার বন্ধুরা আমার বাংলাদেশ সরকার প্রশাসনকে ধন্যবাদ না জানিয়ে পারছি না তারা যদি এভাবে এই সমস্ত অভিযান অব্যাহত রাখে ইনশাল্লাহ মাদক নিয়ন্ত্রণ হবে মাদক মুক্ত সোনার বাংলাদেশ আমরা উপহার পাব ঠিক কিনা এই মাদক আসক্ত কত ছেলে মেয়ের জন্য বাবা মা কাঁধে লক্ষ টাকা ব্যয় করে ছেলে মেয়েকে এই মাদক থেকে ফিরাতে পারছে না ভাইয়ের আমার বন্ধুর আমার আজকে সেই সমস্ত আমার যুবক যুবতী ভাইদেরকে বলি যারা তোমরা রঙিন স্বপ্ন দেখো সারা জীবন সাধনা করতেছ কখন তোমরা নায়ক হবে নায়িকা হবে কখন তোমরা মডেল হবে এই রঙিন স্বপ্ন যারা বুকে লালন করছ আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বলি ভাই বোন এবার তোমাদের স্বপ্ন ভাঙার সময় হয়েছে এবার তোমরা চিন্তা করো এবার তোমরা একটু বুঝো নায়ক নায়িকার জীবনটা আসল জীবন নয় এটা তারা অভিনয় করে তোমাদেরকে দুকা দিয়ে লক্ষ লক্ষ টাকা তোমাদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে তারা পয়সাওয়ালার ছেলে মেয়েদেরকে টার্গেট করে তারা যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে এস এম এস দিয়ে তোমাদেরকে উলঙ্গ উলঙ্গ ছবি দিয়ে তোমাদের আখলার চরিত্র নষ্ট করতেছে তারা তোমাদের টাকার প্রতি তারা লুট করেছে কত আমাদের ছেলে মেয়ের জীবনকে ধ্বংস করেছে আজকে তারা এক একটা মেয়ে একবার দুইবার তিনবার নয় সংসার ভেঙে আজকে তারা দেহ এবং মদ ব্যবসায় নেমেছে নিজের ফেলার বাসার ভিতরে বাইর আমার বন্ধুরা আমার আপনারা দেখেছেন হেলানা জাহাঙ্গীরকে যখন র্যাব গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেই এমন একটা খুশির ভাব দেখালো আমি দেখেই মনে করেছিলাম নাকি তার কোনো প্রমোশন হয়েছে না পরে শুনতে পারলাম তার ঘরের মধ্যে অবৈধ মদের কারণে অবৈধ মদের কারণ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আবার আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ তার মেয়ে সেই ক্যামেরার সামনে এসে বলতেছে আমাদের মত এটা লাইসেন্স করা আমরা বৈধভাবে মত রেখেছি আওয়াজ দিয়ে বলুন হাউসবিল্লা বোন তোমাকে বলি সরকারের লাইসেন্স নিয়ে হয়তো মত রেখেছ কিন্তু এই মত রাখার জন্য মালিক তোমাদেরকে লাইসেন্স দেয় নাই মালিক লাইসেন্স দেয় নাই আজ বোঝা গেল সরকারি লাইসেন্স থাকার পরও মত রাখার পর যখন গ্রেপ্তার হতে হলো বোঝা গেল এই মদের লাইসেন্স যারাই দিক কিন্তু সকল লাইসেন্সের চেয়ে আমার আল্লাহর লাইসেন্সের দাম বেশি যারা লাইসেন্স দিয়েছে তারাই গ্রেপ্তার করেছে বোঝা গেল এই পৃথিবীর সবচেয়ে বড় লাইসেন্স হলো কার আমার নবীদের নাম শুনলে সবাই কি পড়বেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম মডেল নায়িকা পরিমণি যখন তার বাসায় র‍্যাব অভিযান শুরু করলো সে লাইভে এসে পৃথিবীর তার নাইট পার্টনারদেরকে ডাকতেছে বন্ধুরা আসো আমাকে রক্ষা করো আমাকে কি কর রক্ষা কর ছয় ঘন্টার ভিতরে লাইভ চোদ্দ মিলিয়ন মানুষ দেখেছে কিন্তু তার রাতের পার্টনার কেউ এগিয়ে আসে নাই তাকে সাহায্য করার জন্য আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার সবাই একটা কথাই বলেছে বোন তুমি যে বুকের কাপড় খুলে লাইভ করতেছো বুকের কাপড়টা ঠিক করো আল্লাহর কাছে তবা করো আমাদের চৌকশ রেব ভাইয়ের হাতে সারেন্ডার করো দুষ্টামি অনেক করেছ সবাই একটাই সবাই কমেন্ট করেছেন অবস্থায় বলুন সুবাহান এবং সেই পরিশেষে অত্যন্ত নির্লজ্জভাবে সেখানে কোটি কোটি টাকার মদের বোতল মদ সেখানে পাওয়া গেছে সেই এগুলো রাত্রিবেলায় পয়সাওয়ালার ছেলে মেয়েদেরকে টার্গেট করে সেখানে নিয়ে নাচ গান করতো মদপান করতো দেহ ব্যবসা করতো জোরে বলুন না এবং আপনারা জানেন আমরা প্রতিদিন মানুষকে বারণ করি খারাপ কাজ থেকে আমরা যতই খারাপ কাজ থেকে বারণ করি আমাদের ওয়াজে কাজ হয় হচ্ছে না কারণ আমরা এখানে তাদেরকে যতই কোরআন হাদিস দিয়ে অন্তরটাকে নরম করে সেই মসজিদ থেকে বের হওয়ার পরে একটা শট দেখে একটা ফিল্মের অংশ দেখে পরিবর্তন হয়ে যায় সেই দেখতে পেল একজন নায়ক সেই সেকাকে সেই মদ পান করছে মদ পান করতে করতে বোতলে মদ শেষ হয়ে গেছে সেই বোতলের দিকে দেখে সেখানে মদ নাই বোতল কালি হয়ে গেছে তখন সেই ওই বোতলকে জুড়ে একটা পাকার ভিতর আঘাত করে বোতলটা ভেঙে তখন সে গান শুরু করে মদরে নেশা বড় নেশা সবে ভুলে যায় মদের নেশা বড় নেশা সবে ভুলে যাই তোকে আমি ভুলতে গিয়ে মজ্জে প্রিয় আমায় জোরে বলুন না নওয়াজ আমরা মানুষকে মদ থেকে মানুষকে বিরত রাখছি কষ্ট করে আর সেই এক গানে হ্যাঁ মদরের নেশা বড় নেশা এক গানে গিয়ে সকল সেকে খাওয়া যুবক গোলা গিয়ে হাতের মধ্যে মতর বোতল হাতে নিয়েছে জোরে বলুন নওয়াজ যুবক এখনো কি তোমাদের বুঝে আসার সময় হয়নি আমি মাননীয় সরকার এবং প্রশাসনদেরকে বলবো আপনারা এই অভিযান অব্যাহত রাখুন এই অভিযানের প্রতি আলহামদুলিল্লাহ আমাদের নামাজি মুক্তেকি সাধারণ মুসলমান আমাদের ভাই বোনদের সকলের একশো একশো সমর্থন রয়েছে আপনাদের জন্য দিল থেকে দোয়া রয়েছে আপনারা এই অভিযান অব্যাহত রাখুন ঠিক কিনা বলুন আপনারা কি আমার সাথে একমত আমরা এই অভিযান চাই কি চাই না আমরা চাই এই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নষ্ট হতে দেব না তারা সমাজকে নষ্ট করছে আপনারা তাদেরকে গ্রেপ্তার করে এই সমস্ত তাদের সাথে কারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন আমি দুটা লাইন বলে আমি আমার আলোচনা শেষ করতেছি রাতের রানী ধরা খেলো রাতের রানী ধরা খেলো কোথায় সকল রাজা এখন তো রাতের রানীরা কি খেলো ধরা খেল রাজারা কোথায় যে সমস্ত ফুরুষকে সেখানে আমদ ফুর্তি করত সরকারকে বলবো আপনার তাদেরই কেউ গ্রেপ্তার করুন রাতের রানী ধরা খেল খোতাই সকল রাজা খুলবে কবে তাদের মুখোশ পাবে নাকি সাজা সরকারের কাছে আবেদন করি এই সমস্ত অন্যায়কে যদি বেছে বেছে দুর্নীতির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ভূমিদস্যুদের বিরুদ্ধে যদি সরকার যদি রাষ্ট্রশক্তি ব্যবহার করে খোদার পছন করে বলি আবার সেই সাহাবিদের আমার নবীর সেই সোনালি যুগ আবার ফিরে আসবে অবস্থায় বলুন হ্যাঁ আপনারা কি কষ্ট পেয়েছেন হ্যাঁ? হ্যাঁ এই আমাদের সচেতনতা দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের প্রশাসন শুভ বুদ্ধির উদয় হোক সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এবং বিনা অপরাধে বিনা অপরাধে যে সমস্ত মুসলমান ভাইরা জেলখানায় বন্দি আছে অন্যায়ভাবে আপনারা তাদেরকে মুক্তির ব্যবস্থা করে আসল অপরাধীদেরকে আপনারা কাঠগড়ায় দাঁড়িয়ে জাতিকে বুঝিয়ে দিন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন